আপনি ওই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং সেই রিলেটেডই আপনার এটা দেও তো তাড়াতাড়ি দাও বেশি সময় নেই এবার এই আপনি ক্রিয়েট করতে ডাক্তার আসতেছে 15 মিনিট 10 মিনিট আপনার কন্টেন্ট করতে হবে কারণ আপনার যখন নির্দিষ্ট হয়ে যাবে আপনার চ্যানেলের নামটা ওই রকমই হবে এখানে যে গুলো আপনি দিবেন সেই গুলো কিন্তু আপনি আপনার কন্টেন্টের উপরে বেস করে তৈরি করবেন এখন আপনি যদি দেন টেক রিভিউ এবং টেক রিভিউ নামে আপনি একটা কি বলে চ্যানেল ক্রিয়েট করলেন এবং সেখানে আপনি কি করলেন ফানি ভিডিও আপলোড করতেছেন অথবা আপনি নিউজ ইনফরমেশন দিচ্ছেন অথবা আপনি কি করতেছেন আপনি কার্টুন বা অ্যানিমেশন দিচ্ছেন বা আপনি এডুকেশনাল কোনো ইনফরমেশন দিচ্ছেন আপনার চ্যানেলের নাম হলো টেক রিভিউ আপনি রিভিউ দিবেন সেই জায়গাতে আপনি কোনো রিভিউ না দিয়ে আপনি অন্যান্য কোনো ক্যাটাগরি দিচ্ছেন এক্ষেত্রে কি হবে আপনার মানুষজন এঙ্গেজ হবে না আপনার টাইটেল দেখবে একরকম বাট ভিডিও কন্টেন্ট দেখবে একরকম আপনি যদি এমন নাম চুজ করেন যেটাতে মানুষজন কনফিউজ থাকে যে এটা কি ধরনের চ্যানেল আপনি আপনার যদি নাম দিয়ে দেন আপনার শর্ট ফর্ম একটা নাম দেন আপনার নিজের ধরেন আপনি কোনো এমন কোনো নাম চুজ করতে পারছেন না আপনার চ্যানেলের জন্য তাহলে আপনি হয়তো বা আপনার নিজের নাম দিয়ে দিলেন ঠিক আছে শর্ট ফর্মে আপনি আপনার নিজের নাম বা আপনার যে নেম আছে সেই নেমটা আপনি দিয়ে দিলেন তাহলে মানুষজন তখন আর বিভ্রান্ত হচ্ছে তখন আপনি কি হবে তখন আপনার চ্যানেলে ঢোকার পরে বুঝতে পারবে আচ্ছা এই ব্যক্তি হয় অ্যানিমেশন নিয়ে কাজ করে না হয় টেক রিভিউ দেয় অথবা কোনো ট্যুর ব্লগ করে না হয় সে কোনো ইনফরমেশন জানাচ্ছে বা এডুকেশনের কোনো ইনফরমেশন সে আমাদেরকে দিচ্ছে তো তখন আপনার মানুষজন সবাই কিন্তু একই টাইপের কন্টেন্টের প্রতি বা সব কন্টেন্টের প্রতি ইন্টারেক্টিভ বা অ্যাট্রাকটিভ হয় না সবারই আলাদা আলাদা পছন্দ থাকে আলাদা আলাদা জিনিস তাদের ভালো লাগে তো সেই ক্ষেত্রে যেমন আপনি যদি শুধু অ্যানিমেশন টাইপ ভিডিও বানান তাহলে আপনার অডিয়েন্স কারা আপনার অডিয়েন্স কখনোই পনেরো বছর ষোলো বছরের উপরে কেউ হবে না ঠিক আছে সবাই আপনার এর নিচে হবে এর মানে কি বর্তমানে সবাই বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে দিচ্ছে তাহলে ওয়ান কাইন্ড অফ বাচ্চারাই আপনার অডিয়েন্স ঠিক আছে আর এই অডিয়েন্স যদি আপনি ধরতে পারেন তাহলে এখানে সুবিধা কি সেটা হলো এরা অ্যাডভার্টাইজ সম্বন্ধে অবগত না এরা অ্যাডভার্টাইজ কিভাবে কাটতে হয় বোরিং ফিল করতে হয় এরা ওই জিনিসগুলো জানে না তো সেই ক্ষেত্রে আপনার এটা আপনার একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে যেটা কি আপনি যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন থাকবে আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে অ্যাড রান হবে সেই অ্যাডের সম্পূর্ণ অ্যাডটাই আপনার অডিয়েন্স দেখতে পাবে বা দেখবে কোনো কাটাকাটি করবে না না করে সে তার পুরো ভিডিওটা কি বলে অ্যাডটা দেখবে আপনার ইনকামটা ভালো হবে অনেক সময় যদি সে ভুল আমি ক্লিক করেও ফেলে তা তো আপনি টাকা পাবেন বা এক্সট্রা টাকা পাওয়ার চান্স আছে তো এখানে বিষয় আছে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন এটা নিয়ে আগে চিন্তা করতে হবে তারপর গিয়ে আপনি এখানে চ্যানেল ক্রিয়েট করবেন কারণ আচ্ছা এখানে অন্যান্য অপশনগুলো আমরা পরে দেখাই এখানে আমরা চলে আসি কাস্টমাইজেশন আমরা এখানে সেটিংস অপশানে যাই সেটিংস অপশানে কি কি আছে সেটা আগে দেখি কারণ আমরা যখন একটা প্রোফাইল ক্রিয়েট করি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করার পরে যে কোনো জায়গাতে প্রথমে চলে যাবো আমরা সেটিংস অপশানে সেটিংস অপশানে গিয়ে চেক করবো যে ওখানে কি কি সেটিংস আছে কি কি প্রাইভেসি পলিসি আছে কোনগুলো আমাকে ঠিক করতে হবে সবগুলো আমরা ঠিক করে আমরা এরপরে আমাদের আনুষাঙ্গিক কাজগুলোতে হাত দিব এখানে জেনারেলে কোনো কিছুই তেমন নাই চ্যানেলের মধ্যে এখানে কান্ট্রি রেসিডেন্স আপনার কান্ট্রি রেসিডেন্স কোন দেশের সেই দেশ এরপর কিওয়ার্ড কিওয়ার্ড জিনিসটা কি কিওয়ার্ডটা হলো আপনার চ্যানেলটা এই যে আপনাকে বললাম যে আপনার চ্যানেলটাকে ক্যাটাগরাইজ করে নিতে হবে যে আপনি কি ধরনের ভিডিও নিয়ে কোন ধরনের ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটাকে আলাদা করতে হবে কেন আলাদা করতে হবে এই যে ইনফরমেশনগুলো আপনি দিবেন এখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে সে সকল ইনফরমেশনের জন্যই আপনাকে ক্যাটাগরাইজ করে নিতে হবে এখন এটা যদি আমার এডুকেশন হয় তাহলে আমি এখানে এডুকেশনাল কিওয়ার্ডগুলো বসাবো এরা যদি আমার টেক রিভিউ কোনো কিছু হয় তাহলে আমি ওই রিলেটেড বসাবো যদি এটা আমার মোবাইল ফোনের রিভিউ হয় তাহলে আমি মোবাইল ফোন রিলেটেড কিওয়ার্ডগুলো বসাবো এটা যদি হোম ধরা যায় যে আমার হোম গার্ডেনিংয়ের এর আমি কি করতেছে পার্সোনাল ব্লগিং চাই ডেইলি কি কাজ সেগুলো আমি দেখাতে চাচ্ছি মানুষজনকে সেক্ষেত্রে সেই রিলেটেড আমি এখানে আমার কিওয়ার্ডগুলো আমি এখানে বসাবো আমার কথা কি আপনাদের বুঝতে সবারই সমস্যা হচ্ছে না স্যার আমরা তো আমি তো বুঝতে পারছি ঠিক আছে কিন্তু দিলে আমাদের সুবিধা হবে ওকে এই যে দেখেন এখানে কথা স্পষ্ট তো এখানে কিওয়ার্ড ধরেন এখানে আমার এডুকেশন এডুকেশন এটার পর কি হবে কমা দিয়ে দিব কমা দিয়ে দিব ঠিক আছে আমরা লিখব না যে এডুকেশন স্পেস লার্নিং স্পেস এইভাবে স্পেস দিয়ে আপনি লিখবেন না হয় কমা দিয়ে দিবেন না হয় ইন্টারভার্টারে চাপ দিবেন না হয় কমা না হয় ইন্টারবাটন প্লান্ট প্লান্ট এরপরে কমা ঠিক আছে এইভাবে কমা দিয়ে অথবা ইন্টার বাটনে চাপ দিয়ে দিয়ে আপনারা লিখবেন অনেকে কি করে আপনারা একবারে স্পেস দিয়ে দিয়ে দিয়ে দিয়ে এটা কেটে দিলাম এটা আমার দরকার নেই এটা আমি কেটে দিলাম ঠিক আছে তো <coughs> এটা চিনি দিয়ে লেছে চিনি খান যদি ধরেন যে আপনি কি লিখতে যাচ্ছেন এটা কাপে কি সমস্যা কাপ খাইলে হয়েছে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খাও আগে তাড়াতাড়ি করো সময় নেই ঠিক আছে এটা পুরোটা একটা কিউআর এটাকে এখন পুরোটা লম্বা আকারে হতে থাকবে আপনি যদি এখানে কমা দিয়ে দেন তাহলে এটা একটা কিওয়ার্ড হয়ে গেল এখানে এটা আরেকটা কিওয়ার্ড হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিওয়ার্ডগুলো দিতে হয় তো এখন যদি আমি এটাকে সেভ করি এটা সেভ হয়ে গেল এটা সেভ হয়ে গেছে এখন আমি আবার সেটিংসে যাই চ্যানেলে যাই এই আমার সেভ এখানে পাঁচশো ক্যারেক্টারের পর্যন্ত আপনি কিওয়ার্ড লিখতে পারবেন এটা পাঁচশো ওয়ার্ড নেই মানে পাঁচশো ক্যারেক্টার ঠিক আছে এখানে পাঁচশো ক্যারেক্টার পর্যন্ত আপনি কিওয়ার্ড বসাতে পারবেন এরপর আসেন অ্যাডভান্স হ্যালো অ্যাডভান্স সেটিংসে এখানে হলো হ্যাঁ দাদা আই দিছি to set your channel as made for kids আচ্ছা, আচ্ছা। এটা হলো যে আপনি যদি এমন কোনো কন্টেন্ট আপলোড করেন দেখলে কি বলে বাচ্চাদের দেখা উচিত না এই টাইপের যদি কোনো কন্টেন্ট আপনি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি ডিজেবল করে দেওয়া হবে অথবা ডিলিট করে দেওয়া হবে আপনাকে বলে দিতে হবে এখানে আপনি যদি এখানে দিয়ে দেন I want to review this settings for every video এর মানে হলো আপনার প্রত্যেকটা ভিডিও সে কি করবে আপনার রিভিউ করবে আপনি এখানে জিজ্ঞেস করবে যে আপনার এটা কি ধরনের এটা যেভাবে আছে এভাবে থাকবে ধরেন আপনি একটা ভিডিও দিলেন বা আপনি যদি ডেইলি আচ্ছা, ব্লগিং এর কন্টেন্ট থাকে আপনার ধরেন আপনার চ্যানেলটা হলো যে আপনি সারাদিন এটা আপনি মানুষজনকে দেখাবেন আপনার কাছে এত চিন্তা ভাবনা করার টাইম নেই বা আপনি ভিডিও নেই ডেইলি ভিডিওটাই আপনি চাচ্ছেন যে আপলোড করতে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এখানে ইংলিশে বা কোনো সেন্সিটিভ কিছু বা ঠিক আছে এই টাইপের জিনিস যদি হয় তাহলে আপনি এখানে কি বলবেন যে no sensitive channel not made for kid okay এখানে এটা দিতে পারেন বা আপনি এটা তখন এখানে দুটো অপশন থাকবে সেটা আমরা নেক্সটে দেখবো যে ভিডিও আপলোড করলে কিভাবে কি শো করে এটা যেভাবে আছে এভাবে থাকবে এখানে গুগলে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক এটা এখন আমরা করব না এখানে আর কোনো কিছু তেমন নাই এরপরে এখানে একটা আছে দেখেন অর্ডিং অ্যাডভান্স সেটিংস এর একবারে শেষের দিকে দেখেন manage YouTube account manage YouTube account আচ্ছা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের আগে এখানে আর কিছু আছে কিনা এখানে আর কোনো কিছু নেই এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এটা যেভাবে আছে এভাবে থাকবে আমরা অ্যাডভান্স সেটিংস এর একবারে শেষে manage YouTube account manage YouTube account আমরা যাব যাওয়ার পরে এখানে আমরা কি করব অ্যাডভান্স এখানে যা যা আছে যেভাবে আছে এভাবে থাকবে আমরা যাব অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স হ্যাঁ, সেটিংসে আসার পরে এখানে দেখেন no change to Google account different brand account আমরা কি করব এটাকে এখানে ক্লিক করব এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে এটাকে ডাবল ভেরিফিকেশন কমপ্লিট করা এখানে আমাকে বলতেছে যে first you verify yourself yeah 저래서 저만 이렇게 했어요. Plus এখানে আমার এটা আবার এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ওকে তাহলে আমার এটা এখন এখানে দেখেন একটা চ্যানেল আইডি দেওয়া নিউ চ্যানেল এবং নেম আমাদের এখানে এটা কোন জিমেলের আমি ক্রিয়েট করেছি এরপর হলো চ্যানেল আইডি এই সকল ইনফরমেশন কি করবো আমরা এগুলোকে কপি করে আমরা আমাদের পিসিতে বা আমাদের মোবাইলের মধ্যে একটা নোটপ্যাড ক্রিয়েট করে সেই নোটপ্যাডের মধ্যে যেমন চ্যানেল নেম এরপরে টেনের আইডি টেনের ইউজার নেম আর ইউজার আইডি যাই দিন না কেন ঠিক আছে ইমেল এই ইনফরমেশন গুলো আমরা সেভ করে রাখবো কেন সেভ করে রাখবো কারণ কোনো একশো যখন আমাদের চ্যানেল গুলো গ্রো করবে আমাদের যখন ফলোয়ার বা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার বাড়বে তখন যেন কখনো যদি হ্যাকারের বা হ্যাকিং এর সম্মুখীন হয় তখন যেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলে যে হেল্পলাইন সেন্টার আছে সেই হেল্পলাইন সেন্টারে কন্ট্যাক্ট করে আমরা আমাদের চ্যানেলটাকে উদ্ধার করতে পারি সেই জন্যই আমরা এই সকল ইনফরমেশনগুলো আমরা একটা নোটপ্যাডে লিখে সেভ করে রাখবো ঠিক আছে এখানে কিভাবে সেভ করব জাস্ট আমি চ্যানেলে যাব এখানে যে চ্যানেল নেম আছে এটাকে কপি করে নিব কপি করে নিয়ে সেখানে প্যানেল নিয়ে বসায় দিব ঠিক আছে চ্যানেল আইডি চ্যানেল আইডি কি আছে এখানে এই যে চ্যানেল আইডি এটাকে কপি করে নিয়ে চ্যানেল আইডি দিয়ে দিব ইমেল কোন ইমেলের এগেনস্টে এটা ক্রিয়েট করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে লিখে রাখবো ঠিক আছে এরপর এখানে আইডি এটা এখানে আমার এখানে এই যে এটা দেওয়া আছে এটা দিয়ে এটা আমি সেভ করে রাখবো সেভ ইয়ামিন খান ভাই আপনার নেটওয়ার্কগত প্রবলেম সেটা চেক করে নেন ঠিক আছে আপনার একা প্রবলেমের জন্য বারবার মেসেজ করে মনোযোগ নষ্ট করবেন না আপনি একটু আপনার নেটওয়ার্কটা চেক করেন কি প্রবলেম সেটা দেখেন ওকে তো আমরা এই জায়গা থেকে আমরা কি করতে হয় আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট অনেকে অনেক সময় বলে যে আপনার অ্যাকাউন্টটা কি ইউটিউব অ্যাকাউন্টটা কি ব্র্যান্ড অ্যাকাউন্ট কিনা সে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জাস্ট কিছুই না এখানে এসে এখানে আমাদের যে জায়গা আছে manage your account manage your অ্যাকাউন্টে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে যখন আসবো এখানে অ্যাডভান্স সেটিংসে এসে এখানে যে অপশন থাকে সেখানে মুভি চ্যানেল ক্রিয়েট করলে হয়ে যাবে এই যে এটা আমার ইউজার আইডি এটা আমার এই ইউজার আইডিটাও আমি এখানে সেভ করে রাখবো কখন কোন আইডি প্রয়োজন হবে সেটা আমি বলতে পারি না এখানে আমি এগুলো সেভ করে রাখবো আচ্ছা কারণ যখন ইনফরমেশন চায় আমাদের এগুলো যদি অ্যাকাউন্ট কারণ এগুলো অ্যাকাউন্ট হ্যাক হয় কেন কারণ যখন অনেক বেশি সাবস্ক্রাইবার থাকবে অনেক ভিডিওর ভিউ থাকবে এই অ্যাকাউন্ট গুলো আমাদের কি হয় এগুলো আমাদের অ্যাডসেন্স এর সাথে কানেক্ট করা থাকে সেইখানে এই ভিডিও গুলোতে বিভিন্ন অ্যাড চলে সেই অ্যাড থেকে আমাদের একটা ইনকাম জেনারেট করা হবে বা জেনারেট হবে তো সেই ইনকামটা মানে এরা আমাদের ভিডিওগুলো বা আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে থাকে তো এখানের এই কাজটা গেল এরপর আসেন এখানে আপলোড এখানে আমরা কোনো কিছু দিব না আপলোড বিফর এখানে যেমনা যেভাবে আছে এটা এইভাবেই থাকবে এখানে কোনো চেঞ্জ হবে না ট্যাগও না ভিজিবিলিটি না ডিসক্রিপশন না টাইটেল না ঠিক আছে অ্যাডভান্স সেটিংস এখানেও কোনো কিছু চেঞ্জ হবে না পারমিশনের এখানেও কোনো কিছু চেঞ্জ হবে না এখানে আর আমাদের কোনো কাজ নাই ঠিক আছে মানে এখানে আর আমাদের কোনো কাজ নাই আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে এখানে দেখেন কাস্টমাইজেশন এখানে একটা অপশন আছে কাস্টমাইজেশন আমরা এখন যাব কাস্টমাইজেশন কাস্টমাইজেশনে যাওয়ার পরে এখানে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো আমাদের এখানে ট্রেল হিসাবে থাকবে ফিচার ভিডিও হিসাবে থাকবে তো এখানে ভিডিও আপলোড করলে এটা এখানে আসবে তো এটা এখন যাবো আমরা ব্র্যান্ডিং এখানে আমরা যাবো কোথায় ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এর এই জায়গাতে এখানে বলতেছে আপনার ছবি দেওয়ার জন্য কোন ছবি এখানে যে ছবিটা আপলোড হবে সেই ছবিটা এখানে দিতে বলছে ঠিক আছে জাস্ট একটা মিনিট ওকে তো এই জায়গাতে এই জায়গাটা আপলোড করতে হবে আমাদের প্রোফাইল পিক বা আপনার চ্যানেলে যে ইমেজটা থাকবে সেই ইমেজটা বা যে আইকনটা থাকবে লোগোটা থাকবে সেটা হবে এরপরে এখানে আসেন ব্যানার এখানে বলে দিচ্ছে আমার ইউজ ঠিক আছে কোনো ইনভেস্ট কোনো ইনভেস্ট ইউজ করা যাবে না পিএনজি বা যাই ইউজ করে না কেন সমস্যা নাই এর অ্যাট লাস্ট সর্বনির্ভর resolution ninety eight by ninety eight pixel হতে হবে এবং চার এমবির নিচে হতে হবে চার এমবি বা চার এমবির নিচে আমার এই লোগোটা এখানে হবে এরপর আছে আমার ব্যানার ব্যানারটা হবে দুই হাজার প্রশস্ত হবে দুই হাজার আটচল্লিশ আর এখানে ওয়াইড অ্যাঙ্গেলে হবে এগারোশো সরি হাইট হবে এগারোশো হাইট হবে এগারোশো বাউন্ন হাইট হবে দুই হাজার আটচল্লিশ পিক্সেল এবং এটা ছয় এমবির ভিতর হবে এরপর আসেন ওয়াটার মার্ক ঠিক আছে এখানে দরকার আমি একটু আপলোড করে দেখাই এটা একটা দিলাম এটা লোগো হিসাবে আমি নিলাম ডান এরপরে এখানে এই যে ওকে এটা যদি কাট অফ হয় মানে আমি এখানে এখানে এটাকে ব্যানার আমি দিয়ে দিলাম ওকে না এটা এই যে এখানে থাকবে এরপর আসেন ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা কি ওয়াটারমার্ক হলো এই যে ভিডিওর একটা আপনার স্ক্রিন দেখাচ্ছে এখানে হলো যে ভিডিওর এই যে ডান পাশে নিচে একটা ছোট্ট করে মার্ক থাকবে সাবস্ক্রিপশন বা আমি ভাবছি বা আমার চ্যানেলের ব্র্যান্ডিং লোগো বা যে কোনো কিছু তো সে এই লোগোটাকে দিয়ে দিচ্ছি ছোট আকারে থাকবে এখানে আছে play end of the video শেষে কাস্টম স্টার্ট টাইম যে আমার কখন হবে তখন তখন কোন সমুদ্র থেকে এটা দেখাবে সেই লিস্টটা আর এলো এন্টায়ার ভিডিও এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওর মধ্যে থাকবে ঠিক আছে তো এগুলো কমপ্লিট করার পরে পাবলিশ হাসপাতাল আছে এই ধরে এরপরে যাব আমরা বেসিক বেসিক ইনফরমেশন কি আমি চাইলে আমার এই চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারি ঠিক আছে যেমন এটা দিলাম এরপর আছেন এখানে যে ইউজার আইডিটা সেই ইউজার আইডিটা ওকে আমি আমার মতো করে এখান থেকে এখানে বসাই ওকে এটা বসায় এরপর আসেন ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটা আমাকে দিতে হবে এটা হলো এক হাজার ক্যারেক্টার এক হাজার ক্যারেক্টারের মধ্যে আমার একটা ডিসক্রিপশন দিতে হবে কি ডিসক্রিপশন দেবো সেটা হবে যে আমার এই ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড ঠিক আছে তা viewers Airtel viewers about you channel আপনি আপনার ভিউয়ার্সদের আপনার চ্যানেল সম্বন্ধে বলবেন you Description will appear in the above section of your channel and search results among other places. so তো আপনি এমনভাবে আপনার এই ডিসক্রিপশানটা সাজাবেন সেটা যেটা কিনা আপনার এখানে অন্যান্য চ্যানেলের মধ্যে এটা ক্রিয়েট করা যায় বা এখানে হয় যেন সার্চ রেজাল্ট বা অন্য কোথাও যখন গুগলে সার্চ করবে যেন এই ডিসক্রিপশানের যে লেখাটা আছে সেখান থেকেও সে এবং আপনি এসিও ফ্রেন্ডলি করে আপনার যে ডিসক্রিপশনটা লিখবেন যেন এটা সার্চ রেজাল্টও শো করে এটা দিবেন তারপর হলো এটা হলো আপনার চ্যানেল ইউআরএল এটা হলো আপনার চ্যানেল ইউআরএল এটা চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জেবল না ঠিক আছে এরপরে এখানে যদি এক্সট্রা করে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার দিয়ে দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন এরপরে হলো ইমেল অ্যাড্রেস যদি দিতে চান সেক্ষেত্রে তাও দিতে পারবেন তো এই ইনফরমেশনগুলো কমপ্লিট হওয়ার পর আমরা সেভ বা পাবলিশে ক্লিক করলে আমার এটা কনফার্ম হয়ে যাবে এটা কনফার্ম তো এই যে হলো আমার সম্পূর্ণ ইউটিউবের কাস্টমাইজেশন মেনলি আমরা এখানে যে কোথায় এখানে দেখেন অপটিমাইজেশন ঠিক আছে অপটিমাইজেশন এখানে আমরা বলতেছি সেই অপটিমাইজেশনটা হলো আমরা এমন একটা চ্যানেলের নাম করবো যেটা সার্চ করলেও পাওয়া যায় এরপরে হলো আমাদের মেনলি হলো ডিসক্রিপশন মেনলি হলো ডিসক্রিপশনটা এমনভাবে আমরা সাজাবো যেন আপনার মানুষজন যখন কোথাও ইউটিউবে বলে ইউটিউবের যে নিজস্ব সার্চ অপশন আছে সেই সার্চ অপশানে অথবা গুগলে বা অন্যান্য জায়গাতে সার্চ করবে যেন এই লেখা দেখে আমার ইউটিউব চ্যানেলটা উপরের দিকে যায় ওকে তো এই জায়গাগুলোতে আমার খেয়াল করতে হবে এরপরে আসেন আমার এই পাশের অপশন গুলো বা ভিডিও বা আনটেন সম্পর্কে কিছু দেখার জায়গা কন্টেন্ট হলো আমরা যে ভিডিও কন্টেন্ট গুলো আপলোড করবো সেই কন্টেন্ট গুলো আমাদের এখানে শো করবে অ্যানালিটিক্সটা হলো আমার ভিডিওর ভিউ কেমন ওয়াচ টাইম কেমন সাবস্ক্রাইবার কেমন আনুষঙ্গিক কন্টেন্ট অডিয়েন্স ফিচার্স এগুলো কেমন সেই জিনিসটা দেখাবে এটার জন্য আমি ডিটেলসের জন্য আমরা আমাদের এখানে একটা চ্যানেলটাকে বাছাই করে নিই তাহলে এখানে যেহেতু ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনাদেরকে দেখা যেতে পারবো তো এখানে আসেন সেখানে ড্যাশবোর্ডে দেখেন এখানে লেটেস্ট ভিডিও পারফরমেন্স যেটা থাকবে সেই ভিডিওটা থাকবে এরপরে এখানে আনুষঙ্গিক জিনিসগুলো দেখাতে থাকবে ঠিক আছে এখানে অন্যান্য জিনিসগুলো দেখাবে এরপরে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যেমন ভিডিও লাইভ পোস্টের এরপরে প্লে লিস্ট প্লে লিস্ট হলো আপনাদের ব্যাচের নাম অনুযায়ী প্লে লিস্ট দেওয়া আছে তো এটা একটু আপনাদেরকে বলেছিলাম যে প্লে লিস্টগুলো আমি দিয়ে দিব আমি দিতে ভুলে গেছি আজকে মনে হলো দিয়ে দিই তো আপনাদের ইউটিউব চ্যানেলে সরি আপনাদের যে গ্রুপ আছে আপনাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপগুলোতে আমি এখানে এই প্লে দিয়ে দিচ্ছি এবং টপে আমি পিন করে রাখতেছি আপনারা আপনাদের সুবিধা মতো যখন এই যে এখানে গেল হুম এটাকে পিন করে দিছি এটা একবারে টপে দেখাবে আর প্লাস এখানে কিছু কারেকশন করে দিই এখন থেকে আপনার জাস্ট এই প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের ভিডিওগুলোতে চলে যেতে পারবেন দেখতে পারবেন ওকে একবারে টপে পিন করে আপনার ভিডিও প্লেলিস্ট আকারে দেখাবে আর এই ভিডিওর মধ্যে থাকবে আপনার এখন পর্যন্ত যতগুলো আপনার কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্টগুলো ভিজিবিলিটি এখানে দেখেন এক্সট্রা করে একটা দেওয়া আছে সেটা হলো মনিটাইজেশন মনিটাইজেশন মানে আপনার এখানে এই ভিডিওগুলো অ্যাড এরপর রেস্ট্রিকশন নান করে দেওয়া আছে এরপরে ডেট কবে পাবলিশ করে ভিউ কেমন কমেন্ট আনুষঙ্গিক জিনিসগুলো এখানে দেওয়া আছে এরপরে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স থেকে আমরা দেখতে পাবো এখানে পুরো ওভারভিউ এরপর কন্টেন্ট যেহেতু এটা আপনার এডুকেশন এই এখানে সব ডিটেলসে আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে এখানে দেখাবে এরপরে কমেন্ট সাবটাইটেল এখানে কমেন্ট ভিডিও থেকে কি কমেন্ট করছে সেটা সাবটাইটেল যদি থাকে সেটা এখন আসেন আর্ন ঠিক আছে এই আর্ন জিনিসটা কি সেটা হলো আগে এটাকে এখানে ছিল মনিটাইজেশন এখানে আগে ছিল মনিটাইজেশন যেমন এখানে আমি যদি যাই তো এখানে দেখেন এখানে যখন আমরা আর্নে ক্লিক করলাম আর্নে ক্লিক করার পরে নতুন করে আপডেট আসছে সেই আপডেটে এখানে এখানে আরো আনুষঙ্গিক জিনিসগুলো দেখাচ্ছে তো এখানে এখানে হাউ ডু আই জয়েন আমরা মনিটাইজেশনটা কিভাবে অন করতে পারি সেটার জন্য আপনাকে কি করতে হবে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে and one of the following সেটা হলো এই একটার সাথে আরেকটা হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এক বছরের মধ্যে লাস্ট এক বছরের মধ্যে আপনাকে কি করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ করতে হবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার মধ্যে ওয়াচ টাইম আর অথবা আপনার শর্টের মধ্যে আমরা যে ইউটিউবে যে ভিডিও শর্টগুলো দেখে থাকি ইউটিউবে যাই এই যে এখানে যে এখন এখন শর্টসের অপশন আসছে ঠিক আছে ইউটিউবের মধ্যে যে শর্টের অপশন আছে সেই শর্ট অপশনের মধ্যে যদি টেন মিলিয়ন ভিউ হয় টেন মিলিয়ন শর্ট ভিউ এমন না যে কোনো ঘন্টা টেন মিলিয়ন আপনার কি করতে হবে পিপল টেন মিলিয়ন পিপল আপনার ভিডিও ওয়াচ করতে হবে নব্বই দিন মানে তিন মাসের মধ্যে যদি করে তাহলে আপনার মনিটাইজেশনটা আপনার অন করতে পারবে তাহলে আপনি এখানে কিভাবে এটা ইনকাম করতে পারেন বা এই যে ইনফরমেশনটা বা যেই যে রিকোয়ারমেন্ট এটা কিভাবে অ্যাচিভ করা যায় সেই অ্যাচিভের এরপরে এগুলো আর কিছুই না আপনি যদি কমপ্লিট ভেরিফিকেশন আর ইমেল মি সেটা হলো যে আপনি যদি এটা বারবার মনিটরাইজ বা যদি মনিটরিং না করেন সেক্ষেত্রে আপনি এখানে ইমেল মি দিয়ে দিতে পারেন তারা কমপ্লিট হলে আপনাকে ইমেল করে দেবে ঠিক আছে তো এইটা এখানে এই জিনিসটা হলো আপনাকে দিয়ে দেবে আর এখানে মনিটাইজেশন বলতে কি বোঝাচ্ছে সেটা একটু একবার আমি ব্যাখ্যা করি সেটা হলো আমাদের একদল ব্যক্তি বা ডিজিটাল মার্কেটার একদল ডিজিটাল মার্কেটার তারা কি করে তারা বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে গুগলের মাধ্যমে ইউটিউবে ভিডিওর অ্যাড রান করে তাহলে কারা এই কাজটা করে আমরা একটু মাইক অন করে একটু কথা বলি আর ক্লাসটা করি তাহলে ভালো লাগবে তাহলে কারা ভিডিও অ্যাডটা পাবলিশ করে আমাদের ভিডিওগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটাররা ডিজিটাল মার্কেটার যারা গুগলের মাধ্যমে অ্যাড রান করে গুগল মার্কেটার ঠিক আছে তো গুগল মার্কেটিং এর ভিডিও ইউটিউবে কেন আসে একজন বলেন ইউটিউবের সাথে গুগলের সম্পর্ক হচ্ছে ইউটিউবের সাথে গুগলের সম্পর্ক কারণ ইউটিউবটা হলো গুগলের মালিকানাধীন ঠিক আছে এই গুগলের মালিকানাধীন যেমন আমরা কি করি ফেসবুকে যখন অ্যাড রান করি সেই অ্যাডটা যদি আমরা আমাদের ফেসবুক পেজের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে আমাদের ফেসবুক পেজের সাথে যদি আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিই তাহলে আমরা যখন অ্যাড রান করতে যাবো তখন যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে একটা অ্যাড ইউটিউবে সরি একটা অ্যাড ফেসবুকে যাবে একটা অ্যাড হোয়াটসঅ্যাপ মানে সেম অ্যাডটাই হোয়াটসঅ্যাপেও যাবে ইনস্টাগ্রামে যাবে ফেসবুকে যাবে তো ঠিক ওই রকমই আপনি যখন গুগলের এখানে একটা অ্যাড রান করবেন সেই অ্যাডটা আপনি কিসের রান করতে যাচ্ছেন বা দেখাতে যাচ্ছেন আপনার অডিয়েন্সদেরকে সেটা যদি আপনি সিলেক্ট করে দেন যে শুধুমাত্র কেউ যখন গুগলে সার্চ করবে সেই সার্চ অপশানে টপ র্যাঙ্কে দেখাবে আর কোথাও দেখাবে না বা এখানে যখন ডিসপ্লে হবে তখন দেখাবে তাহলে ওইভাবে দেখাবে আমার অ্যাডটা আর আমি যদি উল্লেখ করে দিই যে না আমার ভিডিওটা সার্চ করলে কেউ যদি গুগলে সার্চ করে তখনও দেখাবে প্লাস ইউটিউবে যখন যে সকল ভিডিও চলতেছে সেই সকল ভিডিওর মাঝে বা ভিডিওর মধ্যে আমার একটা চলবে তো সে কি হলো সে টাকা খরচ করে গুগলে অ্যাড রান করলো সেই অ্যাডটা আমাদের ভিডিওর মধ্যে চলতেছে সে ভিডিওটা আমাদের ভিডিওর মধ্যে ওই অ্যাডটা রান হচ্ছে এই যে আমাদের ভিডিওর মধ্যে ওই অ্যাড রান হচ্ছে এবং ওই অ্যাড আমাদের ভিডিওতে রান হওয়ার কারণে সে একটা অডিয়েন্স পাচ্ছে আমার ভিডিও দেখার জন্য বিভিন্ন আমার অডিয়েন্সরা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখার ফলে আরেকজনের একটাও সে অডিয়েন্স দেখে ফেললো এই যে আমার ভিডিওর মাধ্যমে তার একটা অডিয়েন্স ক্রিয়েট হলো এটার কারণে আমাকে ইউটিউব বা গুগল একটা টাকা দেয় ঠিক আছে এখন আসলে মনিটাইজেশনটা কিভাবে অ্যাড করে বা কিভাবে করতে হয় সেটা হলো যে আপনি এখানে চাইলেই মনিটাইজেশন অ্যাড করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হতে হবে আপনার এখানে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা আপনার আগে ফুলফিল হতে হবে তারপর আপনি আপনার মনিটাইজেশনটা অন করতে পারবেন ঠিক আছে আর আপনি যখন মনিটাইজেশন অন রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরে আপনার আপনার আপনি মনিটাইজেশন অন করবেন কি অফ করে রাখবেন সেটা ডিপেন্ড করবে আবার অন করার পরেও আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি মনিটাইজেশন চাচ্ছেন কিনা সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন কিন্তু এই রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত আপনার কাছে ওই অপশনগুলো আসবে না তো এই জন্য আপনাদেরকে আমি শুরুতে বলেছি যে আপনারা যখন চ্যানেল ক্রিয়েট করবেন চ্যানেল ক্রিয়েট করার আগে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কি রিলেটেড কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি আমাদেরকে সাজেশন দেন যে কোন টপিক নিয়ে কাজ করতে পারেন তো আমার সাজেশন হবে আপনি অ্যানালাইসিস করেন এখানে দেখেন লাইভ করতে যাচ্ছেন না মিউজিক নিয়ে কাজ করবেন নাকি নিউজ নিয়ে কাজ করবেন নাকি কমেডি নিয়ে কাজ করবেন নাকি এনিমেটেড ফিল্ম নিয়ে বা অ্যানিমেশন নিয়ে কাজ করবেন নাকি একটা ভিডিও ডাবিং করবেন যেমন আপনার কার্টুনটা এই ডাবিংটা কেমন হতে পারে আমরা অলরেডি অনেকে ক্ষেত্রেই স্টোরিজ স্টোরিজের আমরা অনেকে এই সিরিজটা সম্পর্কে অবগত আছি বা এটা অনেকেই আমরা দেখেছি এখানে মূলত এটা হলো আপনার একটা ইংলিশ ফানি ভিডিও বা ফানি সিরিজ সেটা কিনা বাংলাতে ডাব করে বাংলাদেশে চালানো হয় ঠিক আছে এটা বাংলাদেশে চালানো হয় তো এটার কারণে এখানে যে বাংলা চলতেছে এটা হলো ডাবিং করা ওকে তো আপনি এভাবে আপনি কোনো কিছু আপনি যদি আপনার কাছে যদি কোনো কিছু থাকে ভাইয়া এখানে যদি বাইরে কোনো ভিডিও যদি এখান ডাবিং করা হয় এটা কপিরাইট হবে না হ্যাঁ অবশ্যই এই জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আমি বলতেছি ঠিক আছে সেই জিনিসটা হলো আপনার কপিরাইট ইস্যু ধরে কখন আপনি ভিডিও যখন আপলোড করবেন একটা ভিডিও যখন আপলোড করা হয় তখন কপিরাইট ইস্যু কিসে কিসে ধরা হয় ফার্স্ট অফ অল আপনার পুরো ভিডিওটা অ্যানালাইসিস করা হয় মনে করেন যে এখানে এ ব্যক্তি যে ভিডিওটা করতেছে বা এখানে যে ভিডিওটা হচ্ছে ঠিক আছে তো এখানে আমি যদি এখানে যাই এটাকে ওপেন করলাম আপনি যদি এই ভিডিওর সম্পূর্ণ ভিডিও কন্টেন্টটা কীভাবে আছে ফ্রেম পুরো ফ্রেম রেখে দিয়ে আপনি শুধুমাত্র শুধুমাত্র আপনি যদি এখানে ভয়েস ওভার করেন বা এখানে শুধু অডিওটা অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ভিডিও কপিরাইট ধরবে কেন ধরবে ভয়েসের দিকে ধরবে না আপনি তো পুরো ভিডিওটা নিলেন সেই ভিডিওটার জন্য আপনার কপিরাইট ধরবে এখন আপনি তাহলে কিভাবে এটা থেকে বাঁচতে পারেন ভিডিও কপিরাইট থেকে আপনি ভিডিওটা এই ভিডিওটাকে কি করেন শর্ট করে ফেলেন ফ্রেম কেটে নেন একটু জুম করে নেন অথবা কিছু ফিল্টার ইউজ করেন যে ফিল্টার ইউজ করলে ওইটা এই ভিডিওর উপরে আহামরি ইফেক্ট করবে না এবং কি হবে আপনার ভিডিওটা ইউনিক হয়ে যাবে এটা গেল আপনার ভিডিওটা ইউনিক করে এখন ধরেন আপনি ভিডিও ইউনিক করার পর আপনি সেম ভয়েসটা রেখে দিলেন তাহলে কি হবে হবে না আপনি যদি চান যে না আমি সেম ভয়েসটা রাখতে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো সেই ক্ষেত্রে বলবো এক্সট্রা করে আরেকটা অডিও অ্যাড করে সেই অডিও ভলিউমটা একবারে করে ঠিক আছে ধরেন এই ভিডিও করে অ্যাড যেন এর উপরে আওয়াজ না উঠে কেন যে শ্রোতা যে অডিয়েন্স হবে আপনার এই ভিডিও সে ভিউয়ার বা অডিয়েন্স সেটা যেন ধরতেই না পারে যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে খুবই স্লো মোশনে বা খুবই মৃদু স্বরে অন্য আরেকটা মিউজিক বাজতেছে বা চলতেছে যারা এই ধরনের কাজগুলো করে বিশেষ করে যেমন আমি দেখাই আমরা গান শুনতেছি না এখানে দেখেন এখানে দেখেন এখানে আর রহমান আছে ঠিক আছে এখানে একটা মিউজিক আছে এই যে এখানে বিভিন্ন গানের আছে এখানে গান আছে গান বিভিন্ন রকমের আপনার একটা ভিডিও ধরেন আমি যদি এখন ধনশীল গান বললাম ঠিক আছে ধরেন আমি এই গানটাই ধরলাম এই গানের কতগুলো ভাষণ আছে ঠিক আছে প্রত্যেকটা ভার্সন আলাদা আলাদা ঠিক আছে প্রত্যেকটা ভার্সন বা আপনার দেখেন এখানে এই বন্ধ জানালা যা এটাও সেম এটাও যা এটাও সেম তাহলে এটার সাথে এটার পার্থক্য কেমন ভিডিও দেখেন ভিডিও চেঞ্জ প্লাস যা দেখবেন যে এটা যদি ডিপলি আপনি অ্যানালাইসিস করেন আপনি আপনার রেগুলার সাউন্ড বা আপনি কানে শুনে আপনি ডিপলি অ্যানালাইসিস করতে পারবেন না যতক্ষণ না এটা যারা অডিও নিয়ে কাজ করে তাদের কাছে যে মেশিনারিজ গুলো আছে সেই মেশিনারিজ গুলোর মাধ্যমে আপনি যদি এটাকে অ্যানালাইজ না করেন তাহলে সূক্ষ্ম যে সাউন্ড গুলো আছে বা সাউন্ড ইফেক্ট আছে সেটা আপনি আপনার নর্মাল কানে শুনতে পাবেন না বা আমি আমার কানে শুনতে পাবো না বা বুঝতে পারবো না এখানে কি ইনস্ট্রুমেন্টের চেঞ্জেস আছে ভয়েস তো দেখা গেল সেম আছে কিন্তু ইনস্ট্রুমেন্টের কারণে তার অডিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো তারপর একটু খাতায় নোট ডাউন করেন যে আমার ভিডিও আপলোড করলে ভিডিওর পুরো কন্টেন্টটা আমার এমনভাবে সাজাতে হবে যেন এটা আরেকটা ভিডিওর সাথে ম্যাচ না করে প্লাস এমনভাবে অডিওটা সাজাবো যেন অডিওর মধ্যে কি করবো অডিও তো আপনি এখানে অ্যাড করতে বা কাটচেস করতে করতে পারেন অথবা আপনাদেরকে বলবো যে একবারে যে মেন অডিও থাকবে সেই অডিওর উপরে আরেকটা একটা সিঙ্কোর করে একটা সাউন্ড সিস্টেম অ্যাড করে দেওয়া বা মিউজিক অ্যাড করে দেবেন যেটার ভলিউম খুবই লো হবে আর আমি একজন প্রফেশনাল বা প্রফেশনাল বাদ দেন নর্মাল ভিডিও এডিটরও না আমি ভিডিও কোনো কিছুই জানি না ভিডিও ঠিকমতো আহামরি এডিট করতে পারি না তো নলেজ আছে দেখে আমি আপনাদের সেই নলেজটাই বলতেছি ভিডিও এডিটিং একটা জিনিস ভিডিও ইউটিউবে কীভাবে আপলোড করতে হয় এটা প্রসিডিওর একটা জিনিস তো এখন যদি বলেন যে আমি যদি ভিডিও কন্টেন্ট আর একটা জিনিস সেটা হলো প্রোডাক্ট প্রমোশনের যে সকল ভিডিও প্রোডাক্ট রিলেটেড ধরেন বিভিন্ন ভিডিও দেয় না খাওয়ার আগে দিলে যেটা ছিল 10.4 আর খাওয়ার পরে এসে এসএসপি 14.9 বাবা 9% বেশি আর কি এই যে দেখেন এখানে স্পন্সর এগুলো হলো অ্যাড এগুলো অ্যাডের মাধ্যমে এগুলো অ্যাডের কারণে ধরেন এখানে কোথায় যাব আমি যেগুলো খাই তার মধ্যে তো দেখেন এখানে একটা ভিডিও দেওয়া এই যে গোলালুড়ি তো এই ভিডিওটা যদি আপনি আপলোড করেন আপনার আপনি যদি আপনার ইউটিউবে আপলোড করেন ডায়াবেটিস আছে তারপরে তো promotional video product promotional video copyright কেউ করে না কারণ করে অনেক সময় অনেক কিছু কেউ শেয়ার হবে মার্কেটিং হবে তত আমার প্রোডাক্ট সেল হবে তো এই জন্য প্রোডাক্ট প্রমোশনের কোনো ভিডিও কখনোই ক্লেম করে না কারণ এটা আপনি যদি এখন ধরেন কি বলে রাস্তায় মাইকিং করে করে প্রচার করে কি বলে লিড আইটিতে ভর্তি হওয়া যেত তো এটা আমার প্রমোশন আমি সেটা অপারেট করবো এখন আপনি যদি কোনো অন্য কিছু করেন যেমন আপনি আমার ভিডিও আমার ক্লাসের ভিডিও আপনি শেয়ার করতে তখন আমি কপিরাইট ইস্যু আপনাকে ক্লেম করবো যে আপনি এটা হলো রেস্ট্রিক্টেড আপনাদের যারা ভর্তি হয় শুধুমাত্র তাদের জন্য তো আপনার বাইরের কারোর সাথে আপনার ভিডিও শেয়ার করছেন কেন এই হলো বিষয় তো এখানে প্রোডাক্ট প্রমোশনের যদি ভিডিও আপনি যদি চিন্তা করেন যে আপনি সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন যে অনলি প্রোডাক্ট প্রমোশন এখন প্রোডাক্ট প্রমোশন কি আপনি সবগুলো করবেন নাকি এখানে যদি আপনি ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি যান এখানে এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী যান এরা কয়েক ছ ডিপার্টমেন্ট আছে এখানে হোম কিচেন আছে এরপর এরপরে মুভি টেলিভিশন প্যাড সফটওয়্যার এরপরে fashion men's fashion girls fashion women fashion আবার আমি এখানে আসার মানে কয়েক ধরনের আপনার আপনার ক্যাটাগরি আছে আপনার তো সব ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করলে আবার আপনার চ্যানেলের ভিউ আসবে আপনার চ্যানেলটাকে মানুষজন ভিউ করবে কেন যে নির্দিষ্ট যে কেউ যেন বলতে পারে যেমন আপনার যদি আমি এখন বলি মোবাইল জন্য বাংলাদেশে একটা রিনিউয়াল বা পপুলার চ্যানেলের নাম বলে কেউ বলতে পারবেন এই এটার একটা কিছু থাকতে পারে আর না তো খালি যে এই জায়গা থেকে এরপরে এটিসি আছে এরপরে আরো কয়েকটাই আছে তো প্রযুক্তি রিসেন্টলি সম্ভবত কিন্তু অনেক আরো কয়েক বছর আগে আপনার কি বলে আপনার অনেকগুলো এখন ভালো ঠিক আছে আমাদের অনেক কারণ সে তার মার্কেটটা ধরে সে তার অডিয়েন্সের একটা দিক যুগ করে সে মোবাইল রিভিউ দিয়ে সে মানুষটা পরিচিতি নিয়ে সে এখন একটা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং তৈরি করতে তার এখন একটা কি বলে বাইক শপ আছে যেটা ওয়ান কাইন্ড অফ এইগুলো বিষয় তো এই যে রিলেটেড এখানে আপনি যে কোনো একটা টপিক নিয়ে যেন বলা যায় যে আপনার ঘড়ি নিয়ে কার রিভিউ দেখছেন এক্স ওয়াই জেড নামের অমুকের ভিডিওটা দেখেন জেড নামে রিভিউ পেয়ে যাবেন বা ঘড়ির ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে অনেকেই কি করে যেই সকল প্রোডাক্ট যেই সকল যেমন ইলেকট্রনিক আপনার যা করার আপনার ঘরে বসে ইন্টারনেটে বসে আপনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মডেলের কি আছে এর দেখতে কেমন এর কাজ করে কেমন এর কি কি রিভিউ আছে কি কি ফাংশনালিটি আছে এই পুরো প্রসিডিওরটা আপনি অনলাইনে বসে দেখে নিতে পারবেন ঠিক আছে এরপরে হলো আপনি যদি চিন্তা করেন তাহলে আমি সব প্রোডাক্ট আগে অনলাইনে দেখবো দেখে তারপর আমি দোকানে যাই কিনতে আচ্ছা, তাহলে আপনি একটা ভুল কাজ করবেন কেন আপনি জামা পরে ভিডিও দেখে বুঝতে পারবেন না সেই জামার কোয়ালিটি কেমন সেটা আপনার গায়ে ফিট হবে কিনা আপনার পছন্দ হবে কিনা আপনার কারণ কিছু কিছু জিনিস আছে যেটা আপনার চোখের দেখায় ভালো লাগবে বাট আপনি ইউজ করতে গেলে তখন আর ভালো লাগে না টয়লেট করতে এই জিনিসগুলোতে আমি এক কথায় আমার জামা এই জিনিসগুলো আমি আগে ডিরেক্ট হ্যাঁ, সব থেকে ভিডিও দেখার কোনো কিছু নাই জাস্ট দেখি যে কোন কোন জায়গাতে ইন্টারনেটে দেখি যে কোন কোন শপে কোন কোন জায়গাতে আমার সেই জিনিসটা বা পছন্দনীয় কালেকশন গুলো আছে পুশ করে নি যে মার্কেটে যে ঘন্টার পর ঘন্টা রাস্তা রাস্তা ঘুরবো এত সময় নাই বা এত কৌশল নিতে দেখা গেল যে দুই তিনটা হ্যাঁ, শপ থেকে বা তাদের ওয়েবসাইট থেকে একটা মডেল দেখতে ভালো লাগবে লাগে হ্যাঁ, হ্যাঁ। কত কত চেক করবেন কোনটা রেসপেক্ট কি আছে এটা দেখবেন এত কিছু আব্বা খাওয়া দাওয়া করছিলেন আচ্ছা ঠিক আছে তাহলে সরানের রাস্তা আছে অ্যামাজনে গেছে আমি তো কাজটা করতেই পারলাম না আচ্ছা আমি শুনি ডায়াবেটিস ইয়া কেমনে ধরা পড়ছে তোমার হার্টের ওই দেখো নিয়ে ফাইলটা আমি দেখাই এটা তো আমার আমি তো দেখে গেছি এনতে পড়ে গেছে এখান থেকে লিংক কপি করে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে আর আলিবাবাতে যদি হয় যেমন কম্পিউটার ট্যাবলেট পিসি স্ক্যান এখানে আপনি দেখা গেলো এখানে অনেকগুলো অনেক প্রোডাক্ট আছে রক্তের মধ্যেই তো ডায়াবেটিস মানে আর হার্টের রক্ত কদ্দুর সঞ্চালন করে হ্যাঁ, এটাই যে কোলেস্টেরল ইয়ে, দেখো এই দেখো এখানে হার্টের ইয়েটা লেখা আছে এই যে লিফল প্রোফাইল আমার প্রত্যেকটা জিনিস সিরাম কোলেস্টেরল এই যে লিফল প্রোফাইল লিপিড প্রোফাইল দেখছো ফাস্টিং সিরাম টুলস এই যে কোলেস্টেরল এই কোলেস্টেরল হলো হার্টের ডিজেবল লেভেল হ্যাঁ এখানে গেছে এখানে এই যে ব্রড লেভেল এই যে সিরাম টাইপ অক্সাইডার এইটা এটাই হলো হার্ডের ইয়েটা এই যে এটা সিরাম এইচডিএল এটা এটাই হলো হার্টের রক্ত চলাচল ঠিক আছে কিনা এটা দেখার জন্য এখানে সবটি আমি তার নিজেরই জিজ্ঞেস করছি যে হার্ট কিংবা অন্য কোনো প্রবলেম করে না লিভ একটু ব্যথা ব্যথা করে কই ব্যথা করে আমার বুকে ব্যথা করে হ্যাঁ, আর ব্যথা তো এই মাঝে মধ্যে করে এই যে এই সাইডে মাঝে মাঝে এনে মাঝে মাঝে পায়ে মাঝে মাঝে ইয়ে না হ্যাঁ। আচ্ছা, শোনো না মানে হাতে আমি জানি যে ইয়া পরীক্ষা নিরীক্ষা করে হেমনে এটা তো রক্ত হেমনে পরীক্ষা আরে রক্ত হাড়ের থেকে রক্তটা কি হয় হাড়ের থেকে রক্তটা কি বাইরে হয় দম করে হাড়টা বন্ধ হয় বন্ধ হয়ে আবার সারে রক্ত সেই রক্ত আবার এটা টাইনা নেয় বন্ধ হলে টেনে নেয় আবার সারে এই রক্ত চলাচলের কাজটাই হার্টের কাজ করা হ্যাঁ এই আচ্ছা করবো না দেখো তুমি আমার টেস্ট হ্যাঁ, কি দিছে আমি তো আর এই ইয়ে করি যে ইয়ে আছে সেটা তো বলছি যে হ্যাঁ জাগিয়ে প্রবলেম এটা প্রবলেম এটা প্রবলেম এইটাও সুগার এই যে এখানে লেখা দেখো সুগার এই যে সুগার মানে এই যে e হ্যাঁ আর বাকি যে প্রস্রাব এই যে এই যে অ্যাপোসিয়াল কালার সোডিয়াম গ্রেভিটি সবই ঠিক আছে আর তোমার অনেক কিন্তু তুমি একটু ইয়া করলে মানে শক্তি অনেক কম হ্যাঁ এটা কইছি এটা কইছি যে এটা ডায়াবেটিসের কারণে হয়েছে পরবর্তীতে আবার পড়ে যায় ইয়ে মানে ইয়ে ঠিক আছে আবার আপনি যদি শুধুমাত্র বলেন যে না আমি শুধুমাত্র ম্যান ওয়াশ নিয়ে কাজ মানুষ যখন রাগে বুঝছো রাগলে ডায়াবেটিস আরো বেশি ইয়ে করে দেয় কাজ করেন নামের চ্যানেলে ভিডিও পাওয়া যাবে এই আপনি প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন দেখেন না আমার লেবু ইয়ে গরম পানি দিয়ে লেবু করো লাগতেছে <coughs> ওই ইয়ে, ওষুধটি নিয়ে ও খাইয়ে ফেলি এই আনছি এটা পাঁচ হাজার পাঁচ লাখ টাকা এগুলো তো দাম দেওয়া নাই এগুলো হলো এখানে আপনি যান রুলের ভিতরে যান ইয়ে নিচে আসেন নিচে আসে দেখেন এখানে ভিডিও আছে অলরেডি ভিডিও আছে আমার পকেট থেকে দিলাম না তোমার হাতে তাহলে আমার ইয়ের পকেটে ভিডিওগুলো জ্যাকেটের পকেটে ভিডিওগুলো নিয়ে ভিডিওগুলো নিয়ে আপনি ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইস কেমন দিয়ে যে এই ভিডিওগুলো যদি আমাদের ইসে দিই ইউটিউবের চ্যানেলে দিই তাহলে আমাদের বেনিফিট কি আপনার বেনিফিট হলো যে মানুষজনকে আপনি দেখাচ্ছেন আপনার ভিডিওর কি বলে আপনার প্রোডাক্টের রিভিউ দেখাচ্ছেন আপনার প্রোডাক্টের রিভিউ দেখার জন্য আপনার চ্যানেলে মানুষজন আসতেছে আপনার ওয়াচ টাইম বাড়তেছে আপনার সাবস্ক্রাইবার বাড়তে পারে একটা সময় গিয়ে যখন আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে আপনার এখানের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে তখন আপনার মনিটাইজেশন অন সেই সকল ভিডিওতে অ্যাড রান হবে আর সেই অ্যাড থেকে আপনি টাকা পাবেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ, আমি মানে? বলেছি যে প্রোডাক্ট প্রমোশনাল ভিডিওতে কপিরাইট ইস্যু থাকে না আচ্ছা, আচ্ছা, তো বিষয় আর এখানে আমরা দেখবো যে কিভাবে একটা ভিডিও ক্যানভার মাধ্যমে অথবা মাধ্যমে একটা শর্ট ভিডিও অথবা আমাদের যে পাওয়ার পয়েন্ট আছে মাইক্রোসফট ওয়ার্ডের যে পাওয়ার পয়েন্ট আছে সে যে পাওয়ার পয়েন্ট আছে এই পাওয়ার পয়েন্ট কীভাবে একটা ভিডিও ক্রিয়েট করতে হয় এই ভিডিও ক্রিয়েট করার সুযোগটা আমি দেখাই দেব এবং ক্যানভাস কীভাবে একটা শর্ট ভিডিও বা লাইক টাইপের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারেন সেই সুযোগটা আমি দেখিয়ে দেব ঠিক আছে কীভাবে ভিডিও এডিট করতে হয় বা সেইটার জন্য আপনারা চাইলে ইউটিউব করে ইউটিউব থেকে আপনারা ভিডিও এডিটিং এর কোর্স বা দেখে নিতে পারেন আমি বলবো যে কোর্স না করে আপনি দেখে দেখে যেমন ইউটিউবের ভিডিও এইগুলো ভিডিও বা এই ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় সেটা আমার জানা নেই তো এইগুলো বিষয় তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে ক্যামেরার মাধ্যমে ভিডিও ক্রিয়েট করতে হয় এবং এটাকে আপলোড করতে হয় এই প্রসিডিওরগুলো আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে তো এবার কারো যদি বুঝতে কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করুন আসসালামু আলাইকুম বুঝতে কোনো প্রবলেম হয়েছে জি আসসালামু আলাইকুম আমি ফারুক ফারুক আজম বলছি পাবনা থেকে জি জি বলুন আজকে যে এই ক্লাসটা দেখলাম খুব ভালো লাগলো তাহলে কি আমরা আগামী ক্লাসের পূর্বেই আমরা পার্সোনালি একটা ইউটিউব চ্যানেল খুলে নেব এই ভিডিওটা দেখে আপনার ক্লাসটা দেখে আমার সাজেশন হবে জি ভিডিও প্রসিডিউর খুবই সহজ জি জি ভিডিও চ্যানেল ক্রিয়েট করা ওয়ান কাইন্ড অফ দুই মিনিটের ব্যাপার হ্যাঁ, হ্যাঁ। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এক কথা বলতে গেলে ক্লাস শেষ তারপর আমি ফ্যামিলি আরো ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিও চ্যানেলে ক্রিয়েট করার কথা বলেন আমি আপনাদেরকে বলবো তাড়াহুড়া করে ভিডিও চ্যানেল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনি চ্যানেল ক্রিয়েট করে করে দিতে বা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারছেন কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই কোনো প্রবলেমই হবে না আপনার চ্যানেলে তো আমি বলবো যে কোনো দরকার নাই এত তাড়াহুড়া করে আজকে চিন্তা করে আগে চিন্তা করেন যে কি রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করবেন বা কন্টেন্ট তৈরি করবেন সেটা আগে চিন্তা করুন তারপর হবে যেমন ধরেন আমি মুদি দোকান দিব মুদি দোকান দিলে আমার তাহলে কিভাবে কি নাম হতে পারে ডিপার্টমেন্টাল স্টোর এটা তো ঠিক আছে একটা X Y Z departmental store হবে বা ভ্যারাইটিস স্টোর হবে কাপড়ের কাপড়ের দোকান দিলে হয়তো গার্মেন্টস হবে এটা আর কি বুঝতে পারছি হ্যাঁ এখন আমি যদি চুজ করি যে আমি মাংস বিক্রি করবো তাহলে এটা কি হবে মাংস বিতান গোস্ট বিতান এক্স ওয়াই জেড এই টাইপের নামগুলোই হয়ে থাকে ঠিক আছে তো এইগুলো বিষয় আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু আমি দেখাই একটু মাইকেল অফ করলাম